আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা প্রথমেই রয়েছে সংবাদের প্রধান প্রধান শিরোনাম এরপরেই রয়েছে বিস্তারিত মূলা ঝোলানো ইমরান খানের ব্যাংক চিত্র পত্রিকার ক্ষমা প্রার্থনা কাশ্মীরে রক্তগঙ্গা বইবে জাতিসংঘে ইমরান সৌদির বহু সেনা আটকের দাবি হুতিদের এবারে বিস্তারিত জানার জন্য আমাদের পুরো ভিডিওটি দেখুন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে বিদ্রোপ করে একটি ব্যাংক চিত্র সেপে বিপাকে পড়েছে দেশটির একটি জাতীয় দৈনিক এ নিয়ে বিতর্কের মুখে পড়ে দেশটির জাতীয় পত্রিকা দ্য নেশন ক্ষমা চেয়েছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে চলমান কাশ্মীর সংকট সমাধানে ইমরান খানের চেষ্টাকে ব্যাং করেই পাকিস্তানি ইংরেজি দৈনিক দ্য নেশন গত বুধবার চিত্রটি প্রকাশ করে চিত্রে ইমরান খানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও দেখা যায় চিত্র প্রকাশের পরের দিন গত বৃহস্পতিবার দ্য ন্যাশনের পক্ষ থেকে ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়া হয়েছে টুইটারে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে ওই চিত্রটি আমাদের মানের ছিল না এইটির মাধ্যমে আমাদের সম্পাদকীয় নীতিও প্রতিফলিত হয়নি এটা প্রকাশ করা একেবারে উচিত হয়নি আমরা দেশের পক্ষের পত্রিকা এবং এর জন্য সবসময় আমরা গর্বিত থাকি ওই ব্যাংকচিত্রের মাধ্যমে যে বক্তব্য ফুটিয়ে তোলা হয়েছে সেটাও যথাযথ নয় বিশেষ করে এমন একটি সময়ে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলছে এই কাজের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ওই ব্যাংকচিত্রে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী একটি টানা গাড়িতে পাশাপাশি বসে আছেন গাড়িটি টেনে নিয়ে যাচ্ছেন ইমরান খান ট্রাম্পের হাতে একটি বড় সিপ যেটির মাথায় একটি গাজর অনেকটা মূলা ঝোলানোর মতো ঝোলানো আছে ট্রাম্প গাজরটি ইমরানের সামনে ঝুলিয়ে রেখেছেন ইমরান সেটির লোভে গাড়িটি টেনে নিয়ে দৌড়ে চলছেন এ সময় ইমরান মনে মনে কাশ্মীর সংকটের সমাধান হবে বলে কল্পনা করছেন গত পাঁচই আগস্ট বিজেপি শাসিত নরেন্দ্র মোদী সরকার জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা বাতিল করে কেন্দ্র শাসিত দুটি আলাদা অঞ্চলে ভাগ করার ঘোষণা দেয় এরপরই কাশ্মীরের নিরাপত্তার জন্য ব্যাপক প্রস্তুতি নেয় ভারত বিশেষ মর্যাদা রোধের পর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় কাশ্মীরের telephone line mobile phone network এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে কারফিউ জারি করে মোদী সরকার রাজ্যের সাবেক দুই মুখ্যমন্ত্রীকে গৃহবন্দীও করা হয়েছে স্থানীয় অনেক রাজনীতিবিদ এখনও হয় গৃহবন্দী না হয় কারাবন্দী তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রাথমিক ধাক্কা কাটিয়ে কাশ্মীরের পরিস্থিতি এখন স্বাভাবিক আছে এবং যোগাযোগ ব্যবস্থাও ঠিকমতো চলছে পাঁচই আগস্টের পরেই কাশ্মীর সংকট নিয়ে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে পাকিস্তান ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে ট্রেন ও বাস চলাচল বন্ধ করে দেওয়া ইমরান সরকার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও সংস্থার কাছে বলেছেন কাশ্মীর নিয়ে ভারতের অবস্থানের জন্য সমস্যা হচ্ছে এবং তা সমাধানে তিনি সাহায্য কামনা করছেন এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হুঁশিয়ারি করে বলেছেন বিরোধপূর্ণ কাশ্মীরে যখনই কারফিউ তুলে নেবে ভারত তখনই সেখানে রক্ত গঙ্গা বয়ে যাবে একই সঙ্গে তিনি বলেছেন পারমাণবিক ক্ষমতাধর ভারত ও পাকিস্তান সর্বাত্মক যুদ্ধে জড়ালে তা দেশ দুটি সীমান্তের বাইরেও ছড়িয়ে যাবে গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী এসব কথা বলেন গত পাঁচই আগস্ট ভারত সরকার জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে কেন্দ্র শাসিত দুই অঞ্চলে বিভক্ত করে রাজনীতিক সহ হাজার হাজার মানুষকে আটক করে রাখা হয়েছে কড়া নিরাপত্তায় অবরুদ্ধ কাশ্মীর উপত্যকা কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করে ইমরান খান বলেন এটা ভুল পদক্ষেপ আপনারা ভালো কিছু আশা করছেন কিন্তু সবচেয়ে খারাপের জন্য প্রস্তুত থাকুন ইমরানের বক্তব্যের পর কাশ্মীরে নতুন করে বিক্ষোভ হতে পারে এমন আশঙ্কায় গত শনিবার চলাফেরায় কড়াকড়ি আরোপ করা হয় এদিকে সৌদি আরবের বিপুল সংখ্যক সেনা আটকের দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দুই দেশের সীমান্তের কাছে বড় ধরনের হামলার পর সৌদির সেনাদের ধরা হয় বলে হুতিদের দাবি বিবিসি অনলাইনে প্রতিবেদনে এই তথ্য জানানো হয় হুতিদের এক মুখপাত্র বিবিসির কাছে দাবি করেন সৌদির শহর নাজরানের কাছে দেশটির তিন ব্রিগেড সেনা হুতিদের কাছে আত্মসমর্পণ করেন সৌদির হাজারো সেনাকে আটক করা হয়েছে অনেক সেনা নিহত হয়েছেন হুতিদের এই দাবির ব্যাপারে সৌদি আরবের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি হুতি মুখপাত্র বলেন সৌদি জোটের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর এটাই ছিল সবচেয়ে বড় অভিযান কর্নেল ইয়াহিয়া সারেয়া নামের ওই হুতি মুখপাত্র বলেন সৌদির বাহিনী ব্যাপক প্রাণহানির শিকার হয়েছে তাদের সমরাস্তেও ব্যাপক ক্ষতি হয়েছে সৌদির বন্দি সেনাদের আজ হুতি পরিচালিত আল মাসিরা টেলিভিশন নেটওয়ার্কে দেখানো হবে হুতিরা বলছে গত চোদ্দোই সেপ্টেম্বর তারা সৌদির দুটি তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হামলার পরিপ্রেক্ষিতে সৌদির তেল উৎপাদন ব্যাহত হয় বিশ্ববাজারে তেলের দাম হু করে বেড়ে যায় হুতিরা দায় নিলেও হামলার জন্য ইরানকে দোষারোপ করে সৌদি আরব যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও জার্মানি তবে শুরু থেকে এই অভিযোগ অস্বীকার করছে ইরান ইয়েমেনে দুই সাল থেকে যুদ্ধ চলছে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখলে নিলে প্রেসিডেন্ট মানসুর হাদি ও তার মন্ত্রীরা পালিয়ে যান প্রেসিডেন্ট হাদির সমর্থনে সৌদি আরব ও তার কয়েক মিত্র দেশ জোট গঠন করে ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে হুতিরাও সৌদি আরবকে লক্ষ্য করে মাঝে মধ্যে হামলা চালাচ্ছে ইয়েমেন যুদ্ধ বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট সৃষ্টি করছে যুদ্ধে হাজারো মানুষ নিহত হয়েছে দেশটি এখন দুর্ভিক্ষের দ্বার প্রান্তে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ